দিনে এখন কি রকম ইনকাম আপনাদের একজনের আমাদের ইনকাম এখন আচ্ছা, খুব কষ্ট হয় আমাদের সরকারিভাবে কি আপনারা কোনো সহযোগিতা পেয়েছেন না কোনো সহযোগিতা পাইনি